কানতে কান্তে কানতে কান্তে কানতে কান্তে ঘুমাই যখন নিশি রাতের কাল ঘুম স্বপ্নে দেখি কান্তে কান্তে ঘুমাই যখন নিশি রাতের কাল ঘুম স্বপ্নে দেখি আমি বন্ধুর আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো